गाड़ी वाला आया घर से कचरा निकल ওই ওই কচরা নিকল ব্যাস মুখ ফ্রেশ হয়ে গেল এইবারে একটু সেন্টটা লাগিয়ে দিই yeah, boy. বলি সকাল সকাল যা হচ্ছে না কথা শুনি বাহ। হ্যাঁ তোমাকে বলছি সকাল সকাল এত সেন্ট মেরে কোথায় যা হচ্ছে শুনি এই বলটাকে এখনই আসতে হয় চলো একটা শুভ কাজে বেরিয়েছি আর এসে বাগড়া দিচ্ছে কি হলো কথা কানে যাচ্ছে না আজকের দিনে তুমি কোথায় বেরিয়েছো না এর থেকে রেহাই পেতে গেলে কিছু একটা করতে হবে আমাকে তোকে আমি একবার বারণ করেছি তুই আমার ব্যাপারে নাক গলাবি না হ্যাঁ? নাক গলাবো না মানে তুমি আমার স্বামী তুমি কোথায় যাচ্ছ না যাচ্ছ সেটা জানার অধিকার আমার আছে এই শোন বেশি জানার চেষ্টা করবি না ঠিক আছে এক্ষুনি কিন্তু বাপের বাড়ি পাঠিয়ে দেবো হ্যাঁ? যদি আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দেবে তাহলে আমাকে বিয়ে করেছিল কেন তোকে আমি বিয়ে করতে নাকি করতে গিয়ে ধরা পড়ে এই দেখা করতে গিয়ে ধরা পড়ে গেছিলাম বলে oh, অল্প বয়সে আমাকে বিয়ে করতে হলো তোকে আমার সিঁদুরের দিব্যি রইল হ্যাঁ? তুমি বাইরে কিন্তু আজকে যাবে না oh, এই যেত বল বাইরে যাবে না তো কথা নাকি শালা আজকে ইম্পর্টেন্ট কাজ আছে আর ওখানে বলে কিনা বাইরে যাবে না সিগরেট দিব্যি নিকুচি করেছে তো সিগরেট দিব্যি কিরে বড় ভাই বেশ খুশিতে আছিস দেখতে পাচ্ছি আরে ছোট ভাই যে আজকে তোকে একটা ভালো জিনিস দেখা পাচ্ছ তা ভালো জিনিসটা কি নতুন গার্লফ্রেন্ড আরে হ্যাঁ রে ভাই তোর নতুন বৌদি আজ কাস্টম খেলা হবে তুই শুধু ঘন্টা মেরে যাবি এই তুই ফেব্রুয়ারি তো মতলবটা কি বলতো আর তাছাড়া তো বউটা কই বাবা মন করলি কেন কথা বলবি না তো চুপচাপ যেখানে যাচ্ছি সেখানে চল ঠিক আছে যেখানে ইচ্ছে যাই তুই যা তবে একটা কথা আমাকে জাগানোর চেষ্টা করবি না হ্যাঁ জানু বলো বাবু তুমি আমার জন্য চকলেট আনছো হ্যাঁ জানু চকলেট স্ট্রবেরি দুই ফ্লেভারই নিয়ে যাচ্ছি অসভ্য তোমাকে ওই ওইসবের কথা বলছি নাকি আমি চকলেট ডেয়ের জন্য চকলেটের কথা বলছি ঠাকুর তুমি ওকে রক্ষে করো ওর তো স্বভাব চরিত্র ভালো নয় হ্যাঁ।, হ্যাঁ হ্যাঁ চকলেট তো চকলেটও নিয়ে যাচ্ছি আমি তুমি তাড়াতাড়ি এসো জানো আমি সব খুলে দিয়ে বসে আছি দরজা জানালা <laughs> ওকে বেবি আই আমাদের ভিডিও আপনার যদি হ্যাঁ। ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন অল নোটিফিকেশন অন করে রাখুন আরো এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য